কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ শীত কি আজকে বেশি না কম কিন্তু মানুষের সংখ্যা অনেক কম একটা মাহফিল এমন হয় আসলে আমি অভ্যস্ত নাই পরিবেশ দেখি এটা তো মিলাদেও এর চেয়ে বেশি মানুষ হয় বলে আমি মনে করি এই জন্য আপনাদের এই যেহেতু গেরদা কবরস্থানের সংলগ্ন মাহফিল এই জন্যই লোক কম মানে কবরবাসীরা তো আর উঠতে পারে না আমার আবার যাদের কান পর্যন্ত যাচ্ছে মেহরবানি করে তাদেরকে বলবো আপনারা মাহফিলে আসুন আপনাদের এলাকায় আমরা অনেক দূর থেকে এসেছি কষ্ট করে এসেছি কথা বলবার জন্য কথা শোনার মানুষ যদি না থাকে তাহলে এটা লজ্জাজনক অধ্যায়ের সূচনা হয় সম্মানিত চেয়ারম্যান মহোদয় তিনি এসেছেন অনেক ব্যস্ত মানুষ তিনি আপনাদের এলাকার অন্যমান্য গণ্যমান্য বলা মাইকেরাম এসেছেন তাদের সম্মানে বাড়িতে থাকাটা ঠিক না মেহমান যখন আসে মেজবান পালায় না ঠিক কিনা বলুন যদি আপনি মেজবান হয়ে থাকেন এই এলাকার বাসিন্দা হয়ে থাকেন আল্লাহর বাস থেকেও ঘরে থাকবেন না মাহফিলের ময়দানে আসুন অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد সাথে সকলে বলি وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت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 নিচে ছায়া দান করুন বলি আমি আজকে মাহফিল পরিচালনা করছেন আমার বড় ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান গেরদা বিএম কলেজের সম্মানিত প্রফেসর জনাব মোহাম্মদ জাহিদ মোল্লা আল্লাহ আলা আমার জাহিদ ভাইকে কবুল করুন উনি যে করণে ক্যারিমের খেদমত করেন ইসলামী আন্দোলনের অগ্রণী সৈনিক আল্লাহ তালা তাকে বীর মুজাহিদ হিসেবে কবুল করুন বলি আমি আলোচনা করে যিনারা ধন্য করেছেন হজরত হাফিজ মৌলানা কাউসার হোসাইন সাহেব দামদ বরকাতহুল আলিয়া সম্মানিত ইমাম এবং খতিব পত্র জামি মসজিদ এবং আমার পূর্বে কোরআন এবং সন্না থেকে অত্যন্ত মজাদার আলোচনা করছিলেন সময়ের স্বল্পতার কারণে আসলে তার আলোচনাকে শেষ করতে দেয়নি আমরা জনাব হজরত হাফিজ মৌলানা কবিরুল আলম সিদ্দিকী সাহেব দামদ বরকাতহমুল আলিয়া বারাক আল্লাহ ফি হায়াতি সকলে বলি আল্লাহ আমিন এছাড়া আজকের মাহফিলের মঞ্চে যারা উপবিষ্ট আছেন সম্মানিত ওলামা একেরাম সম্মানিত সুধীজন নেতৃবৃন্দ সহ অন্যান্য যারা আছেন সামনে ভবিষ্ঠ দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাই এবং বন্ধুরা পর্দার অন্তরালে এবং সন্ন্যার আলোকে আলোচনা শ্রবণরতা আমার মা এবং বোনেরা আল্লাহ জাল্লা শাহনুহর দরবারে শুকুর আদায় করছি যে মহান রব্বুল ইজাত ওয়াল জালাল আমাকে আপনাকে বিছানায় না রেখে হাসপাতালের বিছানায় না রেখে মজমা যে সমস্ত জায়গা আছে সে জায়গায় না রেখে কোরআন এবং সুন্নার আলোচনা শুনবার জন্য মনোনীত করেছেন এটা একটা সৌভাগ্যের ব্যাপার ঠিক কিনা কোরআন এবং সুন্নার আলোচনা সবাই শুনতে পারে না আল্লাহ সবাইকে কবুল করে না নবী দোয়া করেছে তাই আসতে পারে নাই আবু জেহেল আমার আপনার নবী আবু জেহেলের জন্য অনেকবার দোয়া করেছেন আল্লাহ তাকে তুমি হেদায়ত দান করো আল্লাহ আইজুল ইসলাম আবি আহাদিল অমরাইন দুজন অমরের ব্যাপারে আল্লাহ রসুল দোয়া করেছেন যে আল্লাহ ইসলামের বিজয়ের জন্য ইসলামকে প্রসিদ্ধ করবার জন্য রাষ্ট্র ধর্ম ইসলাম কায়েমের লক্ষ্যে মক্কার জমিরে দুইজন অমর আছে কয়জন অমর একজন হলো অমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হলো ওমর ইবনে হিশাম তথা আবু জেহেল আবু জেহেলের নাম হলো উমর ইবনে হিসাব যদিও জাহেলি যুগে তাকে ডাকা হতো আবুল হেকাম বলে কি বলা হতো আবুল হেকাম মানে আবুল হাকিম হাকিম শব্দের অর্থ হলো জ্ঞানী বিজ্ঞ বিচক্ষণ তো আবু জেহেল আসলে শুধু বিজ্ঞ ছিল না হলো বিজ্ঞদের বাপ ছিল মনে করেন বাংলাদেশে বর্তমানে যারা বুদ্ধিজীবী ওদের বাপ আবুল বুদ্ধিজীবী তো আবু জেহেল তখন ছিল আবুল হেকাম আবুল হেকামও তার নাম না আবু জেহেল তার নাম না আবুল আবু জেহেলের আসল নাম হলো উমর ইবনে হিসাম এখন একজন নবীর পক্ষে কখনো শোভা পায় না যে যেন তেন কায়দায় নাম বলা কোনো ভদ্রলোকের পক্ষে শোভা পায় না আমরা যেমন এক উদ্দুত চাইদিকাই কত সুন্দর নাম আব্দুল কুদ্দুস কিন্তু আমরা এক উদ্দিত চাইদিকাই অনেক সময় বলি কি বলি না এটা কখনো কোনো ভদ্রলোকের শান না আর নবীদের শান তো নাই এজন্য আল্লাহ তার নবী দোয়া করছেন আল্লাহ মক্কার জমিনের দুজন অমরের যে কোনো একজনকে তুমি কবুল করে নাও ইসলামের বিজয়ের জন্য বলেন সুবাহ আল্লাহ তাফসিরের মধ্যে এসছে আল্লাহ রসুল মনে মনে চাচ্ছিলেন বারবার যে ওমর ইবনে হিসাব আসুক কে এর পিছনে একটা কারণ আছে কারণটা হলো ওমর ইবনে হিসাব ছিল তখন ক্ষমতায় মনে করেন আমাদের আরিফ ভাই আরিফ ভাই এখন ক্ষমতায় আমি আজকে সারা রাত ওয়াজ করব নামাজ পড়াই লাগবে পড়তেই হবে না পড়লে কোনো কায়দায় সম্ভব না আপনি মানলেও মানতে পারেন না মানলে না মানতে পারেন কিন্তু আরিফ ভাই যদি বলে যদি নামাজ না পড়ছো আমি এখনই থানায় ফোন করতেছি পাঁচার চামড়া লাল হয়ে যাবে একদম সব মানুষ মসজিদে যাবে নাকি যাবে না জোরে বলেন মহাজের সাহেব আজান দিতে দেরি করলে মহাজনের বাড়ি জনগণ চলে যাবে এই মিয়া মায়ের খাওয়াবেন আমাদের কালকে ওঠেন ঠিক কিনা বলেন তাইলে কথার দাম বেশি কার যে ক্ষমতায় থাকে যেমন আমার আরিফ ভাইয়ের কথার দাম বেশি এখানে ঠিক তদ্রুপ আবু জেহেল ছিল ক্ষমতায় আল্লাহ নবী চেষ্টা করেছিলেন ইচ্ছা করেছিলেন যে আমি যে ঘরে ঘরে দাওয়াত পৌঁছাই গোপনে গোপনে মানুষের বাড়িতে বাড়িতে হ্যাঁ সিপা সাফাই যারে পায় তারে দাওয়াত দেই কিন্তু যদি আবু জেহেলকে আমি লাইনে আনতে পারি তাহলে আবু জেহেল হলো মাইকের মতো আবু জেহেল কি মাইকের মতো কাছে কাছে গিয়ে কথা বলার ফল একরকম মাইকে বলার ফল হলো আর এক রকম একবার বলবে গোটা এলাকার মানুষ জানতে পারবে কথা বলুন ঠিক কিনা আল্লাহর নবী চেয়েছিলেন এই কথাটা আমি মাইকের গলা দিয়ে বলবো মানে আবু জেলের গলা দিয়ে লা ইলাহা আবু জেহেল যদি একবার বলে তাহলে আমাকে গোপনে গোপনে বাড়িতে বাড়িতে সিপা সাপাই গিয়ে মানুষের কাছে দাওয়াত দেওয়া লাগবে না একবার যদি আবু জেগেল স্বীকার করে নেয় কালেমা তাহলে আমার মক্কার জমিনে ইসলাম প্রচার করার জন্য আর কষ্ট করা লাগবে না আল্লাহর আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন বারবার দোয়া করেন আল্লাহ ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য দুইজন অমরের একজনকে কবুল করে নাও মনে মনে চাচ্ছিলেন অমর ইবনে হিসামকে তুমি কবুল করে নাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবীর দোয়া কখনো বিফলে দেন না নবীর দোয়া কখনো মিস করেন না কিন্তু আবু জেহেলের কপালে হেদায়েত নাই এটা আমার আল্লাহ জানে কি জানে না নবী চেয়েছে তারপরেও আল্লাহ দেন নাই কিন্তু আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ ফেরায়া দেন নাই যেহেতু দুইজন অমরের একজনকে আমার নবী চেয়েছে আল্লাহ বলে আমি ওমর এমনি হিসামকে কবুল করব না কারণ তার কিসমতে আমি আল্লাহ ইসলাম রাখি নাই ওরাম রাখি নাই তুমি নবী রাখি নাই আমি তোমার দোয়ার সম্মানের জন্য কবুল করে নিলাম ওমর এমনি খত্তাব কি সুবহানাল্লাহ তাইলে আল্লাহর নবী দোয়া করেও আবু জেহেলকে পাই নাই এই আবু জেহেলের কিসমত নিয়ে যারা এই গেরদা এলাকায় এসছে ওদেরকে আমি হাজারবার ডাকলেও ওরা আসবে না এটাই স্বাভাবিক হেদায়ত বিরাট জিনিস এটা হলো মজালসুল ইলম হিয়া রৌদাতুম মির রিয়াজিল জান্নাহ এটা কোনো সাধারণ জায়গা নয় আপনি মনে করেন না এটা সাধারণ কোনো জায়গা আমার আপনার নবীর ভাষায় এটা হলো জান্নাতের বাগান সুবাহান আল্লাহ আর জান্নাতের বাগানে আমার আল্লাহ যাকে কবুল না করে ওরা কখনো আসতে পারে তবে হেদায়ত চাইতে হয় হেদায়তের জন্য কষ্ট করতে হয় কথা বলুন ঠিক কিনা নবীরা কি জান্নাতি না জাহান্ন জোরে বলেন শুরুতেই জান্নাতি কিন্তু আল্লাহ তালা নবীদেরকে দিয়ে কষ্ট করার নাই কি আচ্ছা আদম আলহি সালাতাম উনি কি জান্নাতি না জাহান্নামি যদি মনে করেন দোয়া কবুল না হইতো তাহলে কি জাহান্নামি ছিলেন না এরপরও আল্লাহ দোয়া করাচ্ছেন দোয়া শেখাচ্ছেন রব্বানা জলাম জলামনা আংফুসানা ও আদম দোয়া করো কেমনে দোয়া করবা আমি তোমারে জানাই দেই তুমি বলো রব্বানা ও আমাদের রব জলাম না আংফুসানা আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি শিখাইছেন আল্লাহ শিখাইছেন এইভাবে আমি আল্লাহ করে নেবো আল্লাহ তাহলে রাস্তায় যাওয়া লাগবে আপনি বাড়িতে বসে ল্যাপ কম্বলের ভিতরে বসে জান্নাত খুঁজবেন আল্লাহর কসম হতে পারে না হতে পারে না আপনি যদি মনে করেন কেন অস্ত্র শোনাই যাচ্ছে আল্লাহ অত পাগল না একজন খাবে আর একজন দেখবে যে খাবে পেট ভরবে তার যে দেখবে তার পেট ভরবে না এটাই স্বাভাবিক তুমি বাড়িতে বসে মজা নিচ্ছ কোশ্চেন কালেও সম্ভব না এই প্যান্ডেলের ভিতরে আজকে রহমত হ্যাঁ প্যান্ডেল যদি উপসে চলে যায় বাইরে দূর পর্যন্ত কাতার যাবে তত দূর পর্যন্ত রহমত বর্তাবে ঠিক কিনা বলেন এই জন্য যারা এখনো বাড়িতে বসে আছেন দোকানের সামনে বসে আছেন আমি তো শেষ বক্তা আমার পরে আর কোনো বক্তা নাই এজন্য আসুন একটু কোরআন থেকে কথা শুনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি আজকে এসেছি তো যে আল্লাহ তাহলে আমাদেরকে আজকের জান্নাতের বাগানে বসবার তৌফিক দিলেন কোরআন এবং সন্ন্যার আলোকে আলোচনা শুনে আমল করে জান্নাতের মানসিকতা পোষণ করবার তৌফিক দিলেন সেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه আল্লাহ কবুল করুন বলি আমি সম্মানিত হাজিরিন সময় যেহেতু অল্প আমি এগারোটাই দোয়া শেষ করব ইনশাআল্লাহ আর শীতের রাত রাত দীর্ঘ করে কোনো কিছু করা ঠিক না তাহলে ফরজ ছুটে যাবে ঠিক কিনা তো আমি আপনাদের সামনে আজকে কোরআনে কারিমের সুরাত সফ সুরা সফের দশ এবং এগারো নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর নবীর পবিত্র কণ্ঠ থেকে নেওয়া তিরবেজি শরীফের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে যে হাদিসটি সেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো এর আলোকে কিছু কথা বলবো ইংশা আল্লাহ সম্মানিত হাজরিন এই আয়াতে কারিমার মধ্যে দশ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তারা বলতেছেন ইয়া আমানু হে ইমানদারেরা কারা ইমানদারেরা এখন আপনার বলুন তো আমরা কি ইমানদার না বেঈমান হ্যাঁ আমরা কি ইমানদার আচ্ছা ইমানদার হিসাবে দাবি করছেন কারা কারা একটু হাত তুলে কি আচ্ছা সন্দেহ আছে নাকি <laughs> এই চাচারও সন্দেহ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন দেখেন আল্লাহ আসলে বেঈমানের সাথে কথা বলে না আল্লাহ এখানে ইমানদারকে ডেকে বলতেছেন বেঈমানের সাথে কোনো কথা আল্লাহর নাই ওর সাথে আবার কথা কিসের কথা বুঝতে পারছেন তো আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন এখন যদি ইমানদার হই তাহলে আমার কথা এটা আপনি যদি ইমানদার হন তাহলে আপনার কথা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুহার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা হে ইমানদার দাবিদার গোনেরা যারা ইমান এনেছ বলে স্বীকৃতি দিচ্ছ নিজেকে আমি আল্লাহ তাদের জন্য বলে দেই আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব কি যে ব্যবসা করলে পরে যে ব্যবসা করলে পরে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ আজাব থেকে বাঁচায় দেব কেউ যদি বলে এমন একটা ব্যবসার সন্ধান দেব কি যেই ব্যবসা করলে পরে রাতারাতি কোটিপতি হতে পারবে কেউ যদি বলে এমন একটা লাইন তোমাকে দেখায় দেব কি যে লাইনটা ধরতে পারেনি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবে আপনারা বলেন ওই লোকেরা ওই অফারগুলো গ্রহণ করবে নাকি করবে না গ্রহণ করবে তারা মাথায় বুদ্ধি রাখে যারা কয়দিন আগে আমরা শুনেছি লবণের দাম বেড়ে যাবে ঠিক এমন কোন মানুষ নাই লবণ কেনে নাই মাঝে মাঝে নিজেরা ঘুরপা খেয়েছে কেনবো নাকি কেনবো না কেনবো নাকি কেনবো না তিরিশ টাকার লবণ পঞ্চাশ টাকা দিয়েও মানুষ কিনেছে কথা কয় না এখন চিনির কেজি হলো একশত বিশ টাকা অথচ কয়দিন আগে সিনের দাম ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা পঁয়ষট্টি সত্তর টাকা যখন আপনার শুনেছেন চিনির দাম বেড়ে একশো কোটা পার হয়ে যাবে যদি মানুষ শুনেছে বলেন তো চিনি কেনার জন্য লাইন দিয়েছে না দেয় না এই কয়দিন আমি শুনেছে তেলের দাম বেড়ে যাবে রাত এগারোটার মধ্যে সমস্ত পাম্পের মধ্যে তালা লাগানো হয়ে গেছে ওরাও তেল বেচবে না জনগণ তেল ছাড়া বাড়ি যাবে না কারণ জানে আজই শেষ দিন যদি এখন তেল না নেই তাহলে চুরাশি টাকার তেল ছিয়াশি টাকার তেল আমাকে একশো তিরিশ টাকায় কিনা লাগবে কথা বলেন ঠিক কিনা এই যে যারা কিনতে গেল এরা কে বোকা নাকি চালাক কথা কয় না আল্লাহ বলতেছেন তোমরা যারা মমিন তার মানে তোমরাই সালাদ সালাদ যদি না হবে তাহলে আমি আল্লাহর প্রতি তোমরা ইমান রাখবে কেন ইমান আনবে কেন কারণ এই ইমান আনতে গেলে এমন অনেক লোক আছে যার ঘর বাড়ি ছাড়তে হয়েছে ইমান আনতে গেলে ইমান রক্ষা করতে গেলে নবী পর্যন্ত জন্মভূমি মক্কা ছেড়ে রাতের অন্ধকারে মদিনায় পাড়ি জমিয়েছে ঠিক কিনা ইমান রক্ষা করতে গিয়ে হজরত সুমাইয়া তাআলা সর্বপ্রথম উনি জীবন দিয়েছেন ইমান রক্ষা করতে গিয়ে বেলাল রদিয়াল্লাহু কাফেরদের হাতে অত্যাচারের শিকার হয়েছেন ইমান রক্ষা করতে গিয়ে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আনহুমা ওনারা অনেক কষ্ট সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই ইমান এনেছে তারা এই জমিনের মধ্যে চালাক হয়েছে যারা কারণ তারা এত চালাক দুনিয়ার সামান্য সুখ শান্তি তারা নেয় না ওই আখেরাতের লম্বা সুখ শান্তি তারা বেছে নিয়েছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেন ও ইমানদার ও চালাক মানুষের আসলেই চালাক হয়ে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটা সহজ পন্থা দেখায় দিই একটা সহজ বাণিজ্য দেখায় দিই তোমরা তো বাণিজ্য প্রিয় তোমরা তো জান এবং মালকে অনেক আপন মনে করো আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম এমন একটা সহজ ব্যবসা দেখায় দেব অল্প কষ্টের মধ্যে তোমরা জাহান্নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে আমার জান্নাতের মেহমানগ আল্লাহ আমাদেরকে দেখায় দিচ্ছেন এরকম দয়াময় রহমান রহিম আপনি কাউকে পাবেন পাবেন না আপনাকে বাঁচায় দিতে চাই এরকম মানুষ আপনি পাবেন না বরং যদি আপনি কোনো জায়গার থেকে বেঁচে ফিরতে চান সিপাই পড়ে ওখান থেকে আপনারা লাইন ধরাইতে গেলে লক্ষ লক্ষ টাকার বিনিময় করা লাগে কি আমি আটকা পড়ছিলাম মোটামুটি লাইন গার্ড কমপ্লিট পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে পঞ্চাশ হাজার টাকা দিলে আমরা ছেড়ে দেব কিন্তু পঞ্চাশ হাজার টাকার চাইতে মেয়র সাহেবের কথার দাম ছিল বেশি বলো যে মামলা টাইট করো এই মামলা টাইট করার কথা না বললে ঠিকই পঞ্চাশ হাজার টাকায় চিপা দিয়ে বের হয়ে গেছিলাম কিন্তু আমার কিসমত রয়েছে জেল আমি কি বেরোতে পারি কথা বলছেন তো সামান্য ওখান থেকে গারদ থেকে বের হতে গেলে যদি পঞ্চাশ হাজার লাগে এক লক্ষ টাকা লাগে এখন তো দরদাম হয় এখন আসামি ধরে নিয়ে বলে আপনি কোনটা নেবেন তাই করেন লেখা আছে সব টাইপ করা কে কষ্ট করবে সামান্য মোটর সাইকেলের মামলা দেবে গাড়ির ড্রাইভিং লাইসেন্সের অমুক তমুক মামলা দেবে তাও লেখা আছে কি সুন্দর ডিজিটাল আইন সুবাহান আল্লাহ কথা কয় না কথা সেদিন আমাদের এক ছোট ভাইয়ের গাড়ি ধরলো মানে ভাগ্নে চালায় যাচ্ছে বাসায় যাচ্ছে এই দোকান থেকে বাসায় যাবে আর আসতেছে এখন তো ধরার কোনো জায়গা লাগে না ও যে কোনো জায়গায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আশ্বস্ত হন কয়দিন পর থেকে ঘরের থেকে গাড়ি বের করে নিয়ে আসবে এটা হলো ডিজিটাল আইনের একটা সুবিধা ঘরে ঘরে পৌঁছায় যাবে ইনশাল্লাহ সেবা সেবা পৌঁছায় যাবে তা এখন গাড়ি ধরে ফেলছে ইমাম সব আছে ইমাম সাহেবের গাড়ি ইমাম সাহেবের গাড়ি ইমাম একটা সম্মান আছে না ইমাম সাহেব দৌড়ায় চলে গেল বলছে হুজুর আসলে ভাই কামড় দেখা হুজুর আসলে আমি তো জানতাম না তখন কি করা কেস তো লেখা হয়ে গেছে কি আর করা যাবে মানে ওহি নাজিল হয়ে গেছে এখন তো ফিরে নেওয়া যাবে কথা বোঝেন তা বলতেছে কি করা যায় আপনার তো প্রায় মনে করেন অনেক টাকার মামলাই হয়ে গেছে তো এখন কি করা যায় তার সিরিয়াল লেখা আছে আপনি বলেন কোনটা নেবেন সব চাইতে কম দাম তিন হাজার টাকা সব চাইতে কম দামের মামলা তিন হাজার টাকা ওইটা দিয়ে মনে হয় হেলমেটের কেস সম্ভবত ওইটা দিয়ে তারপর ইমাম সাহেবের সম্মান করল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি এটার বিপক্ষে না আমি পক্ষে তুমি কাগজ ছাড়া গাড়ি চালাবে কেন তুমি এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে পারলা শেষড়া তুমি বিশ হাজার টাকা কাগজ করতে পারো না তুমি জানো না পুলিশের বেতন দেওয়া লাগে আমলাদের বেতন দেওয়া লাগে তুমি বোঝো না এজন্য আমি পক্ষে কথা বলেন এখন এরকম মানুষ আপনি পাবেন না যে আপনাকে আয় বাঁচাই দিচ্ছি আয় বাঁচাই দিচ্ছি আল্লাহ আকবর আল্লাহ বলেন আমানু হে ঈমানদারেরা আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাত তোমরা তো ব্যবসা বাণিজ্য করার জন্য পাগল পারা হয়ে যাও এই যে আজকে বেচা কেনা করতেছে এখনো অনেক মানুষ আছে না নাই ওখানেও বেচা কেনা হয় এখানেও বেচা কেনা হয় কথা বলুন ঠিক কিনা কিন্তু ওই দুই বেচা কেনার মধ্যে পার্থক্য আছে না নাই আল্লাহ বলেন তোমরা বেচা কেনা করো টাকার জন্য বেচা কিনা করো গাড়ির জন্য বাড়ির জন্য আরাম আয়েসের জন্য কিন্তু এটা হলো অল্প সময়ের জন্য কথা বলুন ঠিক কিনা এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে যারা সারা জীবন কষ্ট ক্লেশ করে একটা বাড়ি করার চেষ্টা করেছে শেষ বয়সে সন্তানদেরকে লেখাপড়া করিয়ে তাদেরকে চাকরি বাকরি দেবে তাদেরকে চাকরির লাইন করে দেওয়ার পরে নিজেরা আরাম আয়েস করার জন্য একটা বাড়ি করেছে ওই বাড়িতে মাত্র নতুন নতুন নতুন উঠল রং সং কমপ্লিট করার পরে উঠল এই উঠার পরে কয়দিন পরে মসজিদ থেকে ঘোষণা এলো বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কিনা আপনাদের এলাকায় ঘোষণা হয় আল্লাহ বলে তোমরা যে ব্যবসা বাণিজ্যের জন্য পাগল হয়ে গেলে দোকান ছেড়ে মসজিদে যেতে চাও না মসমা ছেড়ে মাহফিলের মধ্যে কোরআনের কথা শুনতে চাও না দুনিয়ার ব্যস্ততার জন্য তুমি আমার পেছনে সময় দিতে পারো না আমার কোরআন মানতে পারো না কেন মানতে পারো না এই কোরআন যদি মানি তাহলে চুরি করা যাবে না চাউলের সাথে পাথর মেশানো যাবে না আটা হলুদের গোড়ার সাথে আটা মিঠা মেশানো যাবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআন যদি মানি কোরআন যদি শুনি ইমান যদি আনি তাহলে রডের বদলে পাশ দেওয়া যাবে না আছে না নাই এই আইন যদি আমি মানি তাহলে চেয়ারে বসে দুর্নীতির স্বাক্ষর করা যাবে না এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে না না আল্লাহ বলতে যে চেয়ারে বসে বসে তুমি বেচা কেনা করো তুমি তোমার নীতি বিসর্জন দিয়ে টাকা কামাই করো অফিসে আদালতে বসে বসে নীতি বিসর্জন দিয়ে তুমি টাকা কামাই করো এটাও হলো এক প্রকার সৌদা আমার আল্লাহ বলেন ওই সৌদা বাদ দে কারণ ওই সৌদার মেয়াদ খুব বেশি দিন হবে না তুই কামাই করবি খাবে তোর শালার বউ কে খাবে শালার বউ খাবে শালার বউয়ের নামে ব্যাংকে টাকা রাখে আমার বাংলাদেশের মানুষ সুবান আল্লাহ কারণ নিজের নামে স্ত্রীর নামে সন্তানের নামে ওর বাপ মার নামে সব কমপ্লিট অ্যাকাউন্টে আর টাকা রাখার এখন টাকা রাখে কার নামে এ দেশের ব্যাংকে না সুইস ব্যাংকে বোঝে এ কি এমনি এমনি আসে না এ দুর্নীতির কারণে আসে এ দুর্নীতিবাজ আছে না নাই এই দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হলো দেশের লাগি আমি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা বলেন ঠিক কিনা এখন নীতিকে দুর্নীতি বানায় কামায় রোজগার করে সৌদা করে আমার আল্লাহ বলে ও ইমানদারেরা তুমি যদি ইমান আয়োজন করে থাকো তাহলে আমি তোমাকে ওই ধরনের সৌদা করতে নিষেধ করে দিলাম তোমাকে আমি এমন একটা সৌদার কথা বলবো যে সৌদা করলে আমি আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের কঠিন মুসিবতের সময়ে তোমাকে জাহান নামের আজাব থেকে বাঁচাইয়া দেব সুহান এখন আমি আপনি কি বাঁচতে চাই সৌদা করতে চাই তাহলে বিষয় হলো তিনটা শর্ত কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা শর্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার মধ্যে এক নাম্বার হলো তো আল্লাহর প্রতি ইমান কার প্রতি ইমান এখানে একটা মজার বিষয় আছে আল্লাহর প্রতি ইমান না এনে কেউ কি মমিন হয় হ্যাঁ হয় তাহলে আল্লাহ ইয়া আমানু হে ইমানদাররা আল্লাহ কিন্তু বলেন ইয়া অন্যাস হে মানব সকল আল্লাহ কথা বলে নাই আল্লাহ কাদেরকে ডেকেছে কথা বলতেছে কার সাথে তার মানে আবার বলতেছে তুমি ইমান আনো এর মানে কি অ্যাপ্লিকেশন দিয়েছেন তারপরে বলতো আপনি অ্যাপ্লাই করেন স্যার করছি না অ্যাপ্লাই করেন তাইলে বুঝতে হবে তোমার অ্যাপ্লিকেশনটা ঠিক মতো হয় হবে কেমনে ইমানদার এই যে আমরা সবাই ইমানদার আমাদের মধ্যে মুনাফেক আছে না নাই ওবাদুল্লার কোনো জিনিস নেই কথা বুঝেন আপনি যদি সিয়ারা সুরত দেখে জাতি ধর্ম বর্ণ চিনতে চান আপনি হিন্দু দেখবেন ভারত যান নেপালে চলে যান পাবেন যেখানে যাবেন নমস্কার দাদা আদার দাদা ঠিক কিনা ওদের চিনতে বেশি কিছু লাগে না আপনি যদি খ্রিস্টান চিনতে চান আপনি আমেরিকাতে চলে যান বৌদ্ধ চিনতে চান আপনি যে মায়ানমারে চলে যান বাবা ওখানে পাবেন আপনি কিন্তু আপনি যদি মুসলমান চিনতে চান মানে লেবাসে চিনতে চান আপনি আরব কান্ট্রিতে চলে যান আরব দেশের লোকেরা আমাদের চাইতে অনেক ইমান রাখে এটা আমি বিশ্বাস করি তার কারণ ইমানের বিপরীত হলো শির্ক ইমানের বিপরীত কি শির্ক আরব দেশে অন্তত যাই থাক শির্কের সংখ্যা খুবই কম মানে নেই বললেই চলে নেই বললেই চলে আর আমাদের বাংলাদেশে ইমানের চাইতে শির্কের সংখ্যা বেশি কথা বলছেন হ্যাঁ তা আপনি আরব গালফে চলে যান ওখানে আপনি মুসলমান পাবেন আপাদমস্তক মুসলমান কিন্তু আপনি যদি মোনাফেক দেখতে চান তাহলে আমি বলবো আপনাকে বাংলাদেশে করেন কারণ মোনাফেকের কারখানা হলো মেড ইন বাংলাদেশ কারণ আমরা এখানে বসে আছি এখানে অনেক বড় বড় চোর আছে কথা কয় না এখানে ডাকাত আছে এখানে জেনাকারী আছে না নাই এখানে মৃত্যুক আছে না নাই ওয়াদা খেলাফকারী আছে না নাই আমানতের খেয়ানতকারী আছে না নাই এই জন্য আল্লাহ বলতেছে এই গণমিনদেরকে আমি বলবো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কি এবং কে এটা তোমরা জানো বোঝো আমল করো এরপরে তুমি জান্নাত পাবি তারপরও আমি সময় যেহেতু আমার কম অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব তো আল্লাহর প্রতি ইমান রাখতে বলেছেন আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করো তার মানে আল্লাহকে এটা তুমি আগে জানো বোঝো এরপরে ইমান আনো আল্লাহ হলেন আমাদের রব ঠিক কিনা বলেন আল্লাহ কি আল্লাহ বলেন আমাদের রব রব মানে কি রবের চারটা অর্থ আছে বিশেষ করে অনেক গোলা অর্থ তার মধ্যে অন্যতম অর্থ হলো চারটা এক নম্বর হলো রব মানে হলো সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন কি আসমান সৃষ্টি করেছেন কে তার মানে কোনো কিছু সৃষ্টি করার ব্যাপারে আমার আল্লাহ ছাড়া আর কোনো হাত থাকতে পারে না ঠিক তোমাকে সৃষ্টি করেছি আমি একসময় তুমি কি ছুঁয়েছিলে না তোমার রুহটাকে সৃষ্টি করেছি আমি তোমার অবয়ব অবকাঠামো আমি আল্লাহ সৃষ্টি করি নাই রুহের জগতেও আমি তোমাকে সৃষ্টি করে তোমার কাছে জানতে চেয়েছিলাম আলাস তুমি রব্বিকম তোমাদের রবকে বলো তোমরা সকলে বলেছিলে আমরা সকলে বলেছিলাম অলো বালা আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সকলে বললাম হা হা অবশ্যই আপনি আমাদের রব আমার নারায়ণ দাদাও বলেছিল আল্লাহ আমার রব ওই জোসেফ বলেছিল আল্লাহ আমার রব ওই ইহুদি বলেছিল আল্লাহ আমার রব খ্রিস্টান বলেছিল আল্লাহ আমার রব তার মানে এমন কোন নাচ নাই প্রাণী নাই যত প্রাণী আছে সমস্ত প্রাণী একবারে বলেছিল কালো বালা হা হা হা আপনি হলেন আমাদের রব আমাদের লালনকারী আমাদের পালনকারী আমাদের সৃষ্টিকারী এখন আল্লাহ করেন সৃষ্টিকর্তা এই জমিনে আল্লাহ না চাইলে আপনি আমি আসতে পারতাম দুই নম্বর রব মনে হলো পালন কর্তা আমাকে আপনাকে লালন পালন করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তবে এ ব্যাপারে একজনের হিস্যা আছে তারা হলেন বাবা আর মা লালন পালন করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আল্লাহর পক্ষ থেকে কে বাবা আর মা দেখেন আল্লাহ কেমন রব আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তোমাকে লালন পালন করেছি সহযোগিতা করেছে তোমার বাবা এবং মা আমি আল্লাহ এমন রব আমি আল্লাহ এমন রহমান আমি আল্লাহ এমন রহিম ওই বাবা মার ব্যাপারেও আমি আল্লাহ তোমাদেরকে খেদমতের আদেশ করে দিয়েছি আপনাদের ইমাম সাহেব হুজুর আবার বললো হুজুর আপনি একটু বাপ মানিয়ে ওয়াজ করেন যেহেতু লাইনে এসছে তাই বলতেছি আল্লাহ তোমার রবের পক্ষ থেকে ফাইসালা হয়েছে কথা বুঝতে পারছেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে বিচার হয়েছে ফাইসালা হয়েছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ কার জোরে বলেন কার সেজদা পাবে কে সেজদা কোনো মরা পীর পায় না সেজদা কোনো জেতা পীর পায় না সেজদা পাবে কে এই মাথা নত হবে একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে না কিন্তু আমার দেশের কুলাঙ্গার মুসলমান নামদারি মুসলমান আমি আমার ভাষায় বলি ও হলো গরু খাওয়া মুসলমান আর সুন্নাতে খাতনা করা মুসলমান এই জন্য মাজারে গিয়ে সেজদা করে বাংলাদেশে বহু মাজার আছে সেখানে সেজদা করা হয় বাংলাদেশে বহু জ্যান্ত পীর আছে এদেরকে সেজদা করা হয় আছে না নাই এই আপনাদের আশপাশেই তো কতগুলো আছে বিশ্ব আল্লাহ রব্বুল আলামিন বলেন সিদ্ধান্ত হয়েছে তোমাদের জন্য ইবাদত করবা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ওয়াবিল ইহসানা সিদ্ধান্ত এটাও হয়েছে তুমি তোমার পিতা মাতার খেদমত করবা রবি রব্বে রবি ওয়ালিদাইন আল্লাহর নবী বলেন তোমার পিতামাতা এমন জিনিস এমন ব্যক্তিত্ব তোমার পিতা মাতা পিতা মাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয় স্বয়ং তোমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয় মুফাসসিরিনে কিরাম বলেন কোরআনে পাকের একটা শব্দকে যদি কেউ চেঞ্জ করার চেষ্টা করে ও কাফের হয়ে যাবে তারপরেও তিনটা আয়াতের অর্ধেক মানবে অর্ধেক মানবে না ওই ব্যক্তি কাফের হতে সময় লাগবে না তার মধ্যে এই আয়াত হলো একটা আল্লাহ ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এটা হলো দুইটা পাঠ একটা হলো ইবাদত করবে একমাত্র আল্লাহর আর একটা পাঠ হলো খেদমত করবে মাতার অনেকে আছে পিতামাতার খেদমত করে কিন্তু মসজিদে আসে না আবার অনেকে আছে ইবাদত করে অনেক বেশি তাহাজত পড়ে নফল পড়ে ইসরাক পড়ে আওয়াবিন পড়ে কিন্তু বউ নিয়ে আনন্দে সংসার করে পিতা মাতার খবরও রাখে না আছে না নাই আবার এক ধরনের নাদান মূর্খ আছে নিজের পিতা মাতাকে বছরের সান্দে একবার ডালিম ফল কিনে দেয় না কিন্তু পিস সাহেবের বাড়িতে নিয়ে যায় আছে না নাই পীর সাহেবের বাড়িতে না নিলেও শ্বশুর বাড়িতে নিয়ে যায় আছে না নাই শ্বশুর বাড়িতে দিতে নিষেধ করি নাই কারণ হন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না তোমার স্ত্রী তোমার পোশাক তুমি তোমার স্ত্রীর পোশাক স্ত্রীর বাপমা তোমারও বাপমা কথা বলুন ঠিক কিনা কিন্তু ওটা হলো সুদ আর তোমারটা হলো আসল আমি নিষেধ করছি না আপনাকে শ্বশুর শাশুড়িকে খেদমত করবো এটাও তোমার কর্তব্য কিন্তু শ্বশুর শাশুড়ি হলো পরে আগে হলো তোমার নিজের বাবা মা নিজের বাবা মাকে দেখতে পারো না নিজের বাবা মাকে খেদমত করো না বাজার সদাই করে দাও না শ্বশুর শাশুড়ি আসলে পরে খাসি মোরগ জবাই করো এরকম লোক আছে না নাই আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি নামাজ পড়লে নামাজ মার রোজা করলে রোজা মার হজ করলে হজ মার জিকির করলে জিকির মার সব হলো চাচার মতো বলছেন কিন্তু তুমি পিতা মাতার খেদমত করলা শ্বশুর শাশুড়িদের খেদমত করলা সোনাই সোহাগা হয়ে গেলা ঠিক কিনা সম্মানিত বন্ধুরা আজকে বাংলার জমিনে সবচাইতে বেশি উপেক্ষিত হলো নিজের বাবা মা আর সবচাইতে বেশি আদর পাই অন্যের বাবা মা আছে না নাই এটা যদি কেউ করে মুফাসসির নেকিরাম বলেন এই আয়াতের অর্ধেক মানবে তো অর্ধেক মানবে না তুমি কোশ্চিন কালেও মুসলমান থাকতে পারো না এরপরে আল্লাহ আর একটা আয়াত আছে ওয়াতি আল্লাহ ওয়াতি রসুল আল্লাহর এটা হাক করো রসুলের এটা হাক করো কেউ আল্লাহকে মানে ফরজ মানার চেষ্টা করে সুন্নত মানার চেষ্টা করে না এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে না নাই এটা উদাহরণ দেব কিছু মনে করবেন না তো আপনি আজান দিলে মসজিদে যান নামাজ পড়ার সময় হলে নামাজ পড়েন কিন্তু দাঁড়িয়ে রাখা কি কথা কয় না আরো জোরে বলেন সুন্নাত মানলাম কিন্তু এটা ওয়াজিব সুন্নাত দাড়ি রাখা হলো সোননাথ দাড়ি কাটা হলো হারাম কি ভাই দাড়ি কাটা কি কথা বলেন দাড়ি রাখা সোননাথ মানলাম কিন্তু দাড়ি কাটা হলো হারাম আপনি নামাজ পড়েন কিন্তু নবীর সন্না রাখেন না নবী যা কিছু করে গেছে যা কিছু বলে গেছে ওটার খুব গুরুত্ব দেন না বিষয়টা হয়ে গেছে এরকম আপনি আল্লাহর হুকুম মানলেন কিন্তু রসুলকে মানলেন না আল্লাহর কসম করে বলি আপনি ইবাদতকারী হতে পারলেন না কারণ ইবাদত হলো আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ রসুলের তরিকা সাহাবির নমুনা এর নাম হলো ইবাদত আর আল্লাহর নির্দেশ রসুলের আল্লাহর নির্দেশ আছে কিন্তু রসুলের তরিকা নাই ওটা হলো বিদাত আল্লাহর নির্দেশ রসুলের তরিকা সাহাবিদের নমুনা এটার নাম হলো ইবাদত আর এর বাইরে যদি কিছু হয় তার নাম হলো বিদাত আর বিদাহাত কখনো অ্যাকসেপ্ট হয় না আল্লাহর কাছে হয় না তাহলে আতি আতি রসুল আল্লাহকে যেমন মানবেন রসুলের তরিকাও তেমন অনুসরণ অনুকরণ করা লাগবে তাহলে আপনি হলেন মমিন আবার একটা আছে কোরআনের কিছু আয়াত মানবেন আর কিছু আয়াত মানবেন না তার মানে আপনার সুবিধাবাদ জিন্দাবাদ আপনার পক্ষে যেটা সুবিধা হয় সেই আয়াতগুলো মেনে সুবান আল্লাহ বলবেন আর যেটা আপনার বিরুদ্ধে যায় ওইটা আপনি মানলে পরে আপনার মেজাজ গরম হবে আল্লাহর কসম করে বলে আপনি কখনো পরিপূর্ণ মমিন হতে পারবেন না ঠিক কিনা তাহলে কিছু মানবেন কিছু মানবেন না আপনি মমিন না আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছে ওইটা যদি আপনি মানেন তাহলে আপনি মুমিন হতে পারেন না এখন আল্লাহ বলেন আমিনু আমি আল্লাহর প্রতি তুমি ইমান রাখো ইমান রাখো বলতে আমি আল্লাহর জাত সম্বন্ধে জানো আমি আল্লাহর সিফাত সম্বন্ধে জানো আমি আল্লাহর ক্ষমতা সম্বন্ধে জানো আমি এত ক্ষমতা রাখি বন্ধা আমি তোমাকে সৃষ্টি করেছি এই সৃষ্টির ব্যাপারে কারো কোনো হাত থাকতে পারে না আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি আর কারো হাত থাকতে পারে না যদি কোনো বাবা মার হাত থাকে তাহলে বাবা মাকে প্রতিদান দিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ তিন নম্বর হলো আল্লাহ হলেন রিজিক দাতা রিজিকের ব্যাপারে দায়িত্ব কার আরো জোরে বলেন কাপ আল্লাহ কোন রিজিক দাতা এইটাকে যারা না মেনে নিজেরা নিজেরা কাজ করার চেষ্টা করে এই জমিনের মধ্যে এমন মানুষ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ বলেন ইদা নদী আলী সলাতিমি ইয়াউমিল জুমহা যখন তোমাদের সামনে আজান দেওয়া হয় আহ্বান করা হয় তখন তোমরা ফাঁসে আউ ইলা যিকিরিল্লাহি ওয়া বাই তোমরা বেচা কিনা বন্ধ করে মসজিদের দিকে ধার প্রভাবিত হও কোরআনে পাকের মধ্যে আয়াত আছে না নাই আজার হওয়ার পরে যারা মসজিদে না গিয়ে দোকানে বসে থাকে ব্যবসা বাণিজ্যের প্রতি গুরুত্ব দেয় আল্লাহর কসম করে বলে ওই ব্যক্তি কখনো আল্লাহর জিজ্ঞাসা বলে বিশ্বাস করে না আমাদের ইমানে ঘাটতি আছে চার নম্বর অর্থ হলো আল্লাহ হলেন আইন এবং বিধানদাতা এই জমিনের মধ্যে কার বিধানে চলবা আল্লাহ লাহুল খলক আম সৃষ্টি যার আইন চলবে তার এর বাইরে যদি কোনো আইন তুমি মেনে নাও এর বাইরে যদি কোনো আইন মেনে নাও তাহলে তুমি মুসলমান থাকতে পারবে না তোমার পরিচয় কাফের কাফের কাফের আল্লাহ বলে তুমি বিল্লাহ আমি আল্লাহর প্রতি তুমি ইমান রাখো আমি তোমাকে বানাইলাম আমি তোমাকে লালন পালন করলাম আমি তোমাকে রিজিক দিলাম আমি তোমাকে আইন আর বিধান দিলাম এখন লালন পালন হওয়ার পরে খাওয়া করার পরে তুমি যদি আমার বিধান অনুযায়ী না চলো তাহলে আমি তোমাকে অবশ্যই অবশ্যই ওই জাহান্নামের আজাব থেকে রক্ষা করব না এখন আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে নাকি লাগবে না আছে তো বিশ্বাস আছে বলেই তো ছেলে হয় না মেয়ে হয় না তুমি গাজী কালুর মাজারে যাও আছে না নাই বাবার দরবারে যে খাজার কাছে তুমি দোয়া চাও খাজা তোমার দোয়া দেবে কেমনে খাজার দোয়াই তো কবুল করে আল্লাহ বুঝো বাংলাদেশের মানুষ নামধারী ইমানদার এই জন্য বললাম আরব দেশের লোকেরা এরকম খাজা টাজা চেনে না ওরা বলে কি আর আবার পীর পীর বলে কিছু নেই তো আমি বলছি না কথা হ্যাঁ আপনি ওই পীরের কাছে যাবেন যেই পীরের কাছে গেলে এই জিনিস পাবেন এর নাম কি কথা কয় না যেই পীরের কাছে কোরআন নেই ও পীর না ও হলো ক্ষীর যে অলির কাছে কোরআন নেই অলি না ও হলো গলি কথা কোন ঠিক কিনা পীরকে যাচাই করতে হবে কোরআন দিয়ে পীর কোরআন জানে কিনা আমাদের দেশে তো আটচল্লিশ হাজার পীর ওরে বাবা কয়দিন আগে দেখলাম সোনা বাবা আরিফ ভাই সোনা বাবা শরিয়তপুরে ওই লোকের বাড়ি সোনা বাবা উনি ওই আগে রাজারা যেমন মুকুট পরতো উনি এখন সোনার মুকুট পরেছে এই জায়গায় একটা মুকুট আছে ওনার হাতে আঙ্গুল দশটা মনে হয় দশ দুগুনি বিশটা আংটি আছে ওনার সোনার অথচ আল্লাহ পুরুষদের জন্য সোনাকে হারাম করে দিয়েছে ঠিক কিনা ওর এখানে ব্রেসলেট সোনা এইখানেও সোনা গলায় চেন কয়টা আছে আল্লাহ পাক সেই জানে তার নাম কি সোনা বাবা আমি বললাম এ আবার কোন সোনা কি বরিশালে সোনা বরিশালে সোনা কিন্তু আলাদা বোঝেন যার বাড়ি বরিশালও ভালো বোঝে আমি আর তাফসির করতে চাচ্ছি না কি বরিশালে সোনা নাকি স্বর্ণ গোল্ড সোনা এটা আমার জানার দরকার ওনার মোষ মনে করেন এই পর্যন্ত ঝুইলে এইটুকু লাল লাল হয়ে গেছে তার মানে বোঝা গেল উনি গাজায় শান দিয়ে খাজার টান মারে নামাজ নাই কালাম নাই বাংলাদেশে পীর আছে না নাই আগে করো রে মহনা খেরের কাজ ধ্যান যোগে হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না লাগবে না কোরআন শরীফ নব্বই পারা হুজুর হাতা মানে না এই ধরনের কিছু গান আছে না নাই আবার এদের মুরিদদের সামনে এইসব গান গাইলে ওরা খেপে যায় বলে তুমি জানো পীরের কেরামতি কিরমার কাতিবিহীন রোজাহা সরের দিন কিরমার কাতিবিহীন রোজাহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম সোনা বাবার লোক অথচ আল্লাহ কোরআনে কি বলছে ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওই দিনকে ভয় করো বান্দা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদের কেউ সামান্যতম সাহায্য করতে পারবে পারবে ভাই না يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة কারো সাফাত কারো সুপারিশ সেদিন কবুল করা হবে না কে বলতেছে আল্লাহ বলে কেউ কাউকে সামান্যতম সাহায্য করতে পারবে না ওই দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না অথচ বাংলাদেশে কত মানুষ সুপারিশের গল্প করে আছে না নাই সুপারিশ যে করতে যাবে সেদিন তো তার পা দেখা যাবে না দৌড়ানো টেলাই নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি সকলে যাবে আদম সালামের কাছে বলবে আব্বা জান আপনি আমাদের আদি পিতা আমাদের জন্মদাতা সন্তান বিপদে পড়লে বাবা এগিয়ে যায় সন্তান বিপদে পড়লে মা এগিয়ে যায় আজকে আমরা বিপদে পড়েছি আজকে আপনি আমাদেরকে বাঁচান আদম আলাইহিস সালাম সালাম বলবে বাবারা আমি আজকে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবো কিনা সেটা আমার জানা তুমি যাও তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলী আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহি সালাম হলেন আমাদের জাতির পিতা কথা কই না নাকি অন্য কেউ অন্য কাউকে যদি কেউ জাতির পিতা বলে স্বীকৃতি দেয় এই কোরআনের মাহফিলে বসে বলতেছে কোরআন হাতে করে বলতেছি আল্লাহর কসম ওই ব্যক্তির ইমান থাকতে পারে না ওই ব্যক্তি ওই কথা মেনে নেবে ইমান হারা হয়ে যাবে তাতে বিন্দু মাত্র সন্দেহ না খুব হুঁশিয়ার জাতির পিতা ইব্রাহিম আলহি সালামের কাছে দৌড়াবে ও আমাদের জাতির পিতা আমরা আজকে বিপদে পড়েছি নাফসের খাইশিয়াতের কারণে শয়তানের ওয়াসওয়াসাই পড়ে ধোকাই পড়ে আমরা জাহান্নামের দিকে যেতে চাচ্ছি ও আমাদের জাতির পিতা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলে উপাধি দিয়েছেন আজকে আমাদের জন্য আপনি সুপারিশ করুন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাত সালাম ওই দিন বলবে আমি জানি না আমার রব আমার সাথে আজকে কি ব্যবহার করবে তোমরা যাও যাও যাও ঈসা রুহুল্লার কাছে যাও ওনার কাছে যাওয়ার পরেও একই কথা বলবে বলবে আমি আজকে জান্নাতি না জাহান্নামি সেটা জানি না আমি তো জানি না কি করবে আল্লাহ আমার উপরে মনে হয় সবচেয়ে বেশি মেজাজ গরম কারণ ওই যে খ্রিস্টানেরা ওই ওরা আল্লাহর ছেলে বলে আমাকে আখ্যায়িত করেছে যদি আমার কাছে জবাব চায় ও ঈসা তুমি এটা বলো তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আমি রবকে চেনানোর জন্য কিন্তু আমাকে না চিনে তোমাকে চিনলো কেমনে এই জবাবটা তুমি দিয়ে দাও আমি সেই দিন পড়ে থাকবো জবাব দিতে পারবো না এই জন্য আমি এটা পারবো না তোমাদেরকে এমন একজন লোকের সংবাদ দেব তার কাছে গেলে পরে অবশ্যই অবশ্যই অবশ্যই তোমরা আজকে নাজাত পেতে পারো তিনি কে উম্মতি উম্মতি বলে চিৎকার করবি কেউ সাফাত করতে পারবে না সবাই যখন আসবে পড়ে থাকবে তখন আল্লাহ বলে আপনি আজকে মাথা উঠান গো হাবিব আজকে আপনি সুপারিশ করুন যারে মন চাই আপনি তারে জান্নাতের ঠিকানা জানাইয়া দেন আমার কোনো আপত্তি নাই সেই দিন তোমার পীর সাহেবের পা দেখা যাবে না দৌড়ানো টেলাই ওয়ালা ইকবালু মিনহা সাফা কারো কাছ থেকে কোনো সাফাত সুপারিশ কবুল করা হবে না ন্যায় বেচারার জন্য সেদিন কোনো বান্ডিল চলবে না আজকে আমরা কোর্টের মধ্যে বান্ডিল যে যত মারি তার মামলা তত হালকা কথা কয় না কথা ঠিক না ঠিক বান্ডিল বেশি পড়লে পরে ওই গুলি মাথায় কুরাস মানে কি ওর মাথার যেতে গুলি করবে এখান থেকে নামতে নামতে নামতে নামতে যত নোট যাবে নামতে নামতে দুই ঠাকের ভাগ দিয়ে বেরিয়ে চলে যায় কত দুর্নীতি করেছো জীবনে তুমি বিচারক তুমি দল দেখে রায় দিয়েছো আল্লাহ বলতেছে আলাইসাল্লাহ বি আহকামিল হাকিমিন হে মাল খেয়ে টাল হয়েছো বেটা আমি কি বিচারক আছি না একজন তুই তো সবার বিচার করছিস আর তোর বিচার করব আমি আল্লাহ বলবো ইয়ে কর কিতাবাক তোর বিচার কোনো ট্রাইব্যুনালে হবে না কোনো থাকবে না তুই সাক্ষী বানায় নিয়ে আসবি অ্যাকসেপ্ট হবে না তুই আর আমি বরিশালে ভাষাকে তুই আর মুই বুঝলেন আল্লাহ বিচার তো তুই আর আমি হবে আজকে খেলা হবে কথা কই না খেলা হবে তুই আর আমি তোর কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ হি ও আবি ও হি ও বানি কোরআনে কারিমের মধ্যে এসছে তোমার বাঁচানোর মতো কেউ থাকবে না তোমার বাপ মা চলবে না সন্তান ও তো আগেই পড়ানোর চেষ্টা করেছে বন্ধু বান্ধব পাবা না আজকে তুমি আর আমি পড়ো পড়ো পড়ো পড়ো তুমি তো সুন্দর কায়দায় এরকম সই করছো তোমারটা তো তুমি জীবনে হিসাব করো নাই আজকে তোমার হিসাব আর আমার হিসাব হবে কথা বলছেন আমল নামা হাতে ধরাই দেবে সুন্দর কায়দা দেখে গাবে জানলে তোমার আমার না <laughs> এটা আমার না <laughs> আল্লাহ বলবে শোনো তোমার কাছে ভুল তথ্য থাকতে পারে মেসেজ থাকতে পারে কিন্তু আমার কাছে নাই হ্যাঁ? দুই কান্দে দুই মহুরি লিখতে আসেন ডায়েরি কে নগদে করে বাকি নাই শুক্রবার শনিবার সব বন্ধু লেখাপড়া হবে না জামিনও হবে না জেলও হবে না আল্লাহ বলল আমার কাছে কোনো শুক্রবার শনিবার নাই আমার কাছে চব্বিশ ঘন্টা মোহরি আছে ওরা কোশ্চিন কালেও ঘুষ খাইয়া লেখে না ঠিক না এজন্য যে যা করবা বাবা একটু সাবধানে করবা সাবধানে যদি না করো তাহলে এমন সিপায় পড়ে যাওয়া ওই সিপার থেকে জিন্দেগিতে কোনোদিন আর বের হতে পারবা না আর তোমাদেরকে বের করা হবে না আর যদি আল্লাহকে মেনে নাও রসুলকে মেনে নাও কে মেনে নাও আমার আল্লাহ বলে তোমাদেরকে আমি আল্লাহ আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানায় দেব লা ইয়াবগুনা আনহা ওয়ালা সেখান থেকে তোমাদেরকে কেউ কোনোদিন বের করবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং বন্ধুরা ওই দিন কেউ কাউকে বাঁচাতে পারবে না তোমাকে ওই দিন করার জন্য কোনো কিছু দিতে না মিনহা সাফা মিনহা পাওয়ার জন্য কালেও তোমার কাছ থেকে কিছু গ্রহণ করা হবে না আর তোমার কেউ সাহায্য করবার মতো থাকবে না বাইকে দেন আমার লাগে না সুতরাং বন্ধুরা আমার ইমান আনতে হবে কার প্রতি কারণ আমারে বাঁচানোর মালিক আল্লাহ আমাকে মারার মালিক আল্লাহ আমাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ আইন এবং বিধান দেওয়ার মালিক আল্লাহ জান্নাত দেওয়ার মালিক আল্লাহ জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ আবার জাহান্নাম হয়েছে সেখান থেকে বাঁচিয়ে দেওয়ার মালিক ওকে আরো জোরে বলেন কি এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহর প্রতি ইমান আনো আমি আল্লাহ আগেও আমি আল্লাহ পরেও আমি আল্লাহ তোমার উপরে আমি আল্লাহ তোমার নিচে তুমি যেখানে যাও না কেন আমি আল্লাহ সর্ব জায়গায় আসি না নাই আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহা তুমি সবখানে বিরাজমান জান্নাতি তাহলে আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাই দেবে কে এখন আমরা বাঁচতে চাই না কি চাই না দুই নম্বরে বলা হচ্ছে তুমি আমি আল্লাহর প্রতি ইমন যেমন আনবে আমি যে রসুল তোমাদের সামনে পাঠাইছি ওই রসুলের প্রতিও তোমরা ইমান রাখবি এখন রসুলের প্রতি ইমান কি রাখবেন নবী হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শুধু এটুকু না না না এখানে রসুল বলতে আমার আল্লাহ বোঝার এই রসুল হলো তোমার জন্য নেতা দুনিয়াতে তোমরা নেতা ছাড়া কোনো কথা বলো না এই সমস্ত নেতার কোনো খানা থাকবে না নেতা হলেন রসুল নেতা হলেন সভা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি জামাত ইসলাম সরমোনা আটরসি ফুরফুরা দেওয়ানবাগ রাজারবাগ কুতুববাগ আছে না নাই যত মানুষ আছে সব মানুষ মারা গেলে অন্তত কবরে যখন রাখে তখন রসুলকে নেতা বানাই কে ফরিদপুরে হয় না এটা না ওই যে কবরে লাশ রাখার সময় কি বলে মিল্লাতি রসুল্লাহ তার মানে আল্লাহর নামে রসুলের দলে অথচ মাল জীবনে রসুলের দল করিনি মরার পরও দুই নম্বরই করি কথা বলেন দুনিয়াতে তুমি এমন লোকের নেতা মানছো যে জীবনে রসুলের নাম শুনিনি আর বাংলাদেশের ইতিহাস পরিবর্তনশীল এভাবে যদি চলতে থাকে মানুষ নবীর নাম যে মোহাম্মদ তাও ভুলে যাবে বেশি তাফসিরে আমার নিয়ে যায় না আপনারা তাহলে বাকি বাজার করা যাবেন না আজকে আমরা নবীকে চিনি না এই পাঠ্যপুস্তক থেকে তাই সাহাবিদের গল্প নবীদের গল্প উঠায় দিচ্ছে ফোর ফাইভ থেকে যৌন শিক্ষা দিচ্ছে প্রোটেকশন শিক্ষা দিচ্ছে এরা লুচ্ছ কমিটির সভাপতি বছর তুমি হবা বিএফ হ্যাঁ? জিএফ ওরে বাপরে বিএফ জিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই জন্যে আজকে মনে করেন বিয়ের ছয় মাস পরে বাচ্চা হয় ওরে বাবা খবর উঠে যাচ্ছে চারিদিকে ছয় মাস পরে মেয়ের বাচ্চা হচ্ছে বলতে গেলে বুদ্ধি থাকলে বাপের বাড়িও হয় ওরে সুন্দর উৎসাহ উদ্দীপনা এর নাম বাংলাদেশ আঠারো বছরের আগে বিয়ে না আঠারো বছরের আগে যে তিনটের মা হয়ে যাচ্ছে ও তার পাচ্ছে না সম্মানিত বন্ধুরা আমার তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি রাসূলকে নেতা মানতে হবে সব ক্ষেত্রে নেতা মানতে হবে বিচার ফয়সালা দেবে রাসূল ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যারা আল্লাহর বিধান ছাড়া বিচার করবে তারা হলো কাফের ফাউলাইকা হুমুল ফাসিকুন তারা হলো ফাসিক কোরআনে কারিমের মধ্যে আছে না নাই এখন আল্লাহর পক্ষ থেকে বিচার ফাইসলা করবে কার মাধ্যমে নেতা লাগবে না কি লাগবে না ওই নেতা হলেন আমার আপনার বিশ্ব নেতা মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীকে যতক্ষণ পর্যন্ত নেতা মনে করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না রসুলকে বিধানদাতা নেতা রসুলকে নবী হিসাবে মেনে নিতে হবে রসুলকে নেতা হিসাবে মানতে হবে কিন্তু আমরা রসুলকে ধর্মীয় নেতা হিসাবে মানি অন্য নেতা হিসাবে মানি না ইমাম সাহেবকে মসজিদের নেতা মানি বাইরে আমরা মানি না ওই যে বাইরে মানো নাই তোমার কপাল পড়েছে মসজিদের মধ্যে যেমন ইমাম সাহেবের উপরে কেউ কথা বলতে পারে না সমাজের বাইরে যদি ইমামকে নেতা বানানো যায় এই সমাজের মধ্যে সুদ থাকবে না এই সমাজের মধ্যে ঘুষ থাকবে না এই সমাজের মধ্যে চিন্তাই থাকবে না এই সমাজের মধ্যে রাহাজারি থাকবে না এই সমাজের মধ্যে বাপমারে বৃদ্ধাশ্রম রাখবে না এই সমাজের মধ্যে ওই নারী নারীগুলা ধর্ষিতা হবে না ঠিক কিনা কিন্তু আমরা তা না করে ওনারা শুধু নামাজ পড়ানোর নেতা বানাইছি আবার বেতন কম পাঁচ হাজার দুই মাস বাকি কয় মাস পাঁচ হাজার টাকা যদি কোনো ইমামের বেতন হয় আমি বলে যাবো ইমাম সাহেব বিনা উজুতে নামাজ পড়াবেন কি ও উজু সাতবার করলো নামাজ হবে না কারণ ওর সবার সংসার চালাতে গেলে ওর যে ঘানি টানতে হবে নামাজের মধ্যে শুধু চিন্তা করবে কি করে চাল কিনবো আজকে কি করে ডাল কিনবো আবার বউ বলছে যাওয়ার সময় একটু আইলানা নিয়ে আসো সবাই মাকে আমি হুজুরি বউ তো কিয়েছি কোথার থেকে কেন তাহলে নিশ্চিত আমার তাড়াতাড়ি কাছে যাওয়া লাগবে ওই গল্পে গল্পে একজন বলতেছে ভাই তাড়াতাড়ি করার আমার আর জায়গায় যাওয়া লাগবে কোন জায়গায় গেলে আমি আর এক মসজিদে মমতি করি এখন আওয়াল রক্ত এই জায়গায় পড়াই আর আখের রক্ত এই জায়গায় পড়াই দুই মসজিদের ইমাম একজন পরে কয় তুমি কি শুরু করলে কলে আমার কি দোষ তো আপনাদের দুই জায়গায় করে তাই সংসার চালাতে পারি না মিয়া এই হলো আমাদের সমাজের নেতাদের অবস্থা ওরা যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি ভালো হুজুর নই যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি ভালো বক্তা নই দেখি শাবল দিয়ে শিং কাটিলে চোরকে মারে চৌকিদার কি শাবল দিয়ে শিং কাটলে চোররে চকিদার সুন্দর কাটে গাছের সাথে বেঁধে পিটাই কিন্তু যারা কলম দিয়ে চুরি করে ওদের কে করে বিচার এখন উচিত কথা বললে অনেকে বেজার হয়ে যায় সম্মানিত বন্ধুরা আমার বর্তমানে গার্মেন্ট শ্রমিক হেল্পারের বেতন দশ হাজার টাকা আপনি কোন বিবেকে দেন একটা মানুষকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন পাওয়ার পরেও আপনার সময় মতো ডিউটি করবে এটাও ভাবেন কেমনে আল্লাহর কসম করে বলি কোরআনের আইন যদি থাকতো তাহলে সবচাইতে বেশি সম্মানিত হলো ইমামরা কারণ ইমাম মানে হলো নেতা ঠিক কিনা আমার নবীয় নেতা নবীকে নেতা মানতে পারলে তাহলে আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কিন্তু নবীকে যদি মনে করো ধর্মীয় নেতা উনি সমাজের বাইরের নেতা নন তাহলে জমিনে যেমন তোমার কোনো ঠিকানা থাকতে পারে না আখেরাতেও জাহান্নাম ছাড়া তোমার কোনো ঠিকানা হতে পারে না আল্লাহর নবীর বিচার মানতে অস্বীকার করেছিল একজন মোনাফেক হজরত ওমর রদিউল্লাহ তাআলা আনহুর কাছে গেলেন বলে আমার বিচারে সারি দরকার মানে সেকেন্ড বিচার দরকার বলল আউয়াল বিচার করছে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবীর বিচার তোমার পছন্দ হয় নাই বলে হবে কেমনে আমি নামাজ পড়ি আমি কর দেই আমি ইয়ানত দেই আমি সব কিছু করে কিন্তু রসুল আমার পক্ষে রায় না দিয়ে দিয়েছে ইহুদির পক্ষে আমি জানি অমর তুমি বিচক্ষণ মানুষ এই কথা বলার কিছু কারণ ছিল হজরত আনহুর ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলমিন মত প্রকাশ করে একুশ জায়গায় আয়াত নাজিল করেছি কি জানেন নবী আমার বলে লাউকান নবী জাম্মিম বাদিলা কান ওমর আনা কিন্তু যদি আমার পরে কোন নবী আসতো তাহলে হতো অমর ওমরের এত মেধা ছিল ওমরের এত ধী শক্তি ছিল বলতেছে ওমর নবী যে বিচার করেছে তা আমার পছন্দ হয় নাই আমি জানি তুমি বিজ্ঞ মানুষ তুমি যদি বিচার করো তাহলে বিচারের রায়টা হয়তো আমি পেতে পারি বলছে তুমি আবার ভালো করে ভাবো তুমি কি রসুলের বিচার মানতে চাও না বলে না না না বলে যদি বিচারে সানি তুমি চাও তাহলে আমাকে একটু সময় দাও আমি ঘরের মধ্যে দেখে এসে তোমার তোমার বিচার করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে নাঙ্গা তরবারি নিয়ে সামনে এসে বলতেছে তুমি কি বিচারে সানে চাও বলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এখন আর কথা কই না আর কোন কথা নাই তরবারি দিয়ে এক কোপে ওই লোকের মাথা তার ধর থেকে আলাদা করে ফেলে বলল যেই জমিনে বসে আল্লাহর নবীর বিচার ফাইসালা মানতে পারে না ওই ব্যক্তির জমিনের মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার থাকতে পারে না এ হলো ওমরের বিচার তুমি আল্লাহর জমিনে থাকবা আল্লাহ তারা নেতা বানাইছে তুমি তারে নেতা না মেনে তুমি আর একজন পাতি নেতারে নেতা মানবা এই জমিনে তোমার মতো কুলাঙ্গারের থাকার কোনো জায়গা থাকতে পারে না তুমি নৌনা বিল্লা রসুলের প্রতি ইমান রাখতে হবে রসুল হলেন নেতা কার পক্ষ থেকে নেতা আরো জোরে বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নেতা যদি রসুল হয় তাহলে ওই নেতাকে যদি কেউ মানতে পারে আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচায় দেব আল্লাহর পথে জেহাদ করতে হবে কি করতে হবে আরো জোরে বলেন কি জেহাদ মানে হলো চেষ্টা কি করা জেহাদ মানে মারামারি না জেহাদ মানে ওই বম্পিং করা না জেহাদ মানে ককটেল মারা না জেহাদ মানে পেট্রোল বোম মারা না জেহাদ মানে রাতারাতি মানুষকে খুন করা না জেহাদ মানে হলো চেষ্টা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই চেষ্টা করতে গিয়ে যদি ককটেল মারা লাগে মারবা জেহাদ মানে হলো চেষ্টা যেমন এই মাহফিলটা সাফল্য মন্ডিত করার জন্য আমার জাহিদ ভাই সহ সবাই হাত করেছে কি করেছে করে না মানুষের গায়ে মাথায় হাত বোলায় টাকা নিয়েছে এটা হলো জিহাদ আবার যে বন্ধু মানুষ এটাও হলো জিহাদ কথা কই না আমাদের দেশের ডাকাতরাও জিহাদ করে কি ডাকাতরাও জেহাদ করে ওরা প্রথম প্রথম কয় হুজুর যা আছে সব দিয়ে দিন আছে না নাই কোনো ডাকাত এসে মাস শুরু করে না বলে ভাই সুস্থ মতো বাড়ি যাইতেছেন আছে দিয়ে যান ভদ্রলোক দ্বিতীয়বার বলবো না সরকারি আইন মানেন সরকারি আইন মানেন মানে কলে টাকায় লেখা আছে সাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে সরকারের আইন মানেন যদি না মানেন তাহলে আমরা আমাদের আইনে যাব সুন্দর কায়দায় সুন্দর কায়দায় ওই যে কারি সাইদুল ইসলাম আসাদ ওনার ডাকাতি করলো গাড়িটাও ভাঙলো তা বলতেছে যে কি কি আছে বাইর করেন দুই লক্ষ টাকা ছিল ওনার কাছে তারপরে মোবাইল টোবাইল তো নিলই তখন বলতেছে হুজুর টাকা পয়সা কি আর আছে সবই তো নিলেন কিন্তু বাড়িতে যাবেন কেমনে তাই নেন দুই হাজার টাকা নেন এহসান করলাম কি করলো এহসান করলো হুজুর মানুষ সম্মান করলো বাড়ি যাবেন কেমনে তো দুই হাজার টাকা নিয়ে যান না বাড়ি যাবেন কেমন লাগবে হ্যাঁ তা কাছে ভাই যাচ্ছেন ঠিক আছে এহসান যেহেতু করছেন তাহলে আর একটু করেন আবার কি করলো ওই সিমটা দিয়ে যান সেমটা দিয়ে দেন ডাকাতরাও এহসানকারী ডাকাত এইবার আসেন ডাইরেক্ট কথায় যেহেতু তাফসির করার সময় নাই আল্লাহ জিহাদ করার ব্যাপারে বলেছেন কোন উদ্দেশ্যে একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করাটাই হলো উদ্দেশ্য রিসালাত প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে যদি আপনার মারা লাগে মারবেন মারি খাওয়া লাগলে খাবেন মারা লাগলে মরবেন মার খাওয়া লাগলে খাবেন তার মানে মারবেন মরবেন বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করবেন আল্লাহর পথে জিহাদ করতে হবে দুইটা জিনিসের দ্বারা একটা হলো তোমার মালের দ্বারা তোমার জানের দ্বারা তার মানে যেখানে মাল দিলে দিলে জেহাদ হয় ওখানে মাল দিয়ে জেহাদ করবা যেখানে জান দিলে জেহাদ হয় সেখানে জান দিবা তুমি যদি উল্টা পাল্টা করো তাহলে তুমি মুনাফেক হিসাবে বিবেচিত হতে পারো যে আমি মায়ের খাবো না আমি যাবো না টাকা যা লাগে জানিয়ে আছে না এই জমিনের মধ্যে মানুষ দুই ধরনের আছে কেউ বাঁচার জন্য খায় আর কেউ খাওয়ার জন্য বাঁচে কেউ জীবনের মায়া করে টাকার মায়া করে না আবার কেউ টাকার মায়া করে জীবনের মায়া করে না কথা কোন ঠিক কিনা মোটর সাইকেল চালায় যাচ্ছে যাতে গেল এক জায়গায় ওর হাঁটু ভাঙছে তা খেয়াল নাই ভাই গাড়ির কিছু হয়েছে দেখুন তো ভাই গাড়ির কিছু হয়েছে কিনা আছে না নাই ও গাড়ি দিয়ে খেয়াল করে শুধু মানে আমার মানের কোনো ক্ষতি হইল কিনা ওর যে পাও ভেঙে গেছে ওর খেয়াল নাই আবার কিছু গাড়ি যাই যা এমনই তোর কিছু হয়নি তো শুনি আছে না নাই তাহলে দুই ধরনের লোক আছে যার কাছে যেটা প্রিয় যার কাছে অর্থ প্রিয় মাল প্রিয় আল্লাহ বলে ওই মাল যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় তুমি দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুজাহির হতে পারবা না যার কাছে জীবন প্রিয় ওই জীবন আমার পথে দিতে হবে তা না হলে তুমি কখনো মুজাহির হতে পারবা না অত না ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ বলেন জিহাদ করতে হবে আমি আল্লাহর পথে তোমার জান এবং তোমার মাল দিয়ে যদি তুমি পারো জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আমি আল্লাহ বলে দিলাম তোমার জন্য ওইটাই হলো উত্তম পন্থা যদি তুমি জানতে এখন কেউ যদি প্রশ্ন করে আমি এটা করলে আমার কি লাভ হবে আমি এটা করলে পরে আমার হামলা হতে পারে মামলা হতে হতে পারে জেল হতে পারে জরিমানা হতে পারে ফাঁসির কাস্টেও ঝোলা লাগতে পারে কারণ এটা হলো সেই জমিন এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য অনেকগুলো মানুষ জীবন দিয়ে শহীদ হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুরা আমার আমার আল্লাহ বলেন যদি তোমরা এই কাজগুলা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের ছোট বড় যত গুণ আছে সম সমস্ত গুণাগুলো মাফ করে দেব তোমার গুনা মাফ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জান্নাত তোমাকে দান করে দেব যে জান্নাতের নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হয়ে গেছে জান্নাতের দরকার আছে না নাই তাহলে এই তিনটা কাজ করা লাগবে আল্লাহর প্রতি ইমান প্রতি ইমান আর আল্লাহর পথে ছাড়া কোনো গতি নেই কিন্তু আমার দেশের কিছু রামপন্থী বামপন্থী নাস্তিকের গোষ্ঠী আছে ওরা জিহাদের কথা শুনলে ওদের মাথা বিগড়ে যায় আছে না নাই তো যাবে চোরের মন পুলিশ পুলিশ অথচ জেহাদ যদি শুরু হয়ে যায় ও তো বাড়ি থাকতে পারবে না কথা কয় না জেহাদ শুরু করছিল আমাদের ফখর উদ্দিন কে পয়লা জেহাদ শুরু করলো ফখর উদ্দিন কেউ বাদ যায়নি শুধু বাদ গেছে হুজুররা কথা কয় না আমাদের প্রধানমন্ত্রী গেছিল সিঁড়ি করে ওরা ডিপ জালরা মারতে মারতে প্যান্ট পর্যন্ত খুলে ফেলাইছে কোটি কোটি টাকা তারপরে গাড়ির মালিক খুঁজে পাওয়া যায়নি ও না কোথায় ছিলে বোঝা গেছে ওই দিন কে কত বড় চোর আমি স্যালুট জানাই ফখরুদ্দিনকে এই ব্যাপারে অন্তত চোর গুন্ডা পার্বত বদমাইশ দুর্নীতিদের মুখোশ উন্মোচন করে দিয়ে গেছে ওরকম জিহাদ বিরোধিতা করে কেন যদি আবার প্রকাশ পায় এই জন্য সম্মানিত বন্ধুরা আমার কোরআনের কথা শুনলে আপনার খারাপ লাগবে যদি আপনার ভিতরে আবু জেহেলে জার্ম থাকে আল্লাহর কসম এ তো আমি এখন নাজিল হয় নাই রাগ করার কোনো কারণ নাই জি এ তো রসুল বলছে রসুলের উপরও নির্যাতন আসছে কি আরে রসুল যে নির্যাতন সয়েছে তা আমরা কেউ সই নাই যদি আপনার কাছে এই হক কথাগুলো খারাপ লাগে তাহলে বুঝতে হবে যে আপনার অ্যালার্জি আছে অ্যালার্জি আছে আপনার এখনো সময় আছে অ্যালার্জির ওষুধ খান তা না হলে খেলা যখন হবে তুমি বাঁচতে পারবো না শোনা কোনো কায়দায় বাঁচার লাইন দিবে না তোমার কারণ তোমাকে বধিবে যে গোপনে বাড়িছে সে ফেরাউন এক মুসারে আটকানোর জন্য আশি হাজার বাচ্চারা হত্যা করছিল কিন্তু মুসা মরছিল ও মারছে কোন জায়গায় ওর ঘরে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন তুমি আল্লাহর সাথে চালাকি করো চালাকি করো মক্করবাজি করো আল্লাহ বলছে তোর চেষ্টা যেখানে শেষ আমি সেখানে শুরু এজন্য আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাতের মেহমান হতে চাই আমাদের আমল কয়টা দেখাই দিচ্ছেন কে সুবহান আল্লাহ মানে নকল করার মতো কিসের মতো জায়দ ভাই বিএম কলেজের শিক্ষক হ্যাঁ মানে পাশ করতে চাই আয় আমি বলে দিচ্ছি এ যদি প্রিন্সিপাল জানতো ওনার চাকরি একদিনে চলে যেত কিন্তু কথা তো বাস্তব আল্লাহ বলতে জাহান্নাম থেকে বাঁচতে চাও আসবে রাস্তা দেখাই দিচ্ছি تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم যালিকুম খাইরুল লাকুম এটাই হলো তোমার জন্য কল্যাণ সুবহানাল্লাহ আমরা কি মানতে রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই দিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন বলি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন অল্প সময়ের মধ্যে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা সবার আগে আমাকে আমল করা তৌফিক দান করুন এরপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমরা মন খারাপ না করে মন নষ্ট না করে আমরা কোরআনের কথাগুলোকে যদি মেনে নিতে পারি হয়তো বা এর ওসিলা করে আল্লাহ তালা আমাকে আপনাকে নাজাতের রাস্তা দেখায় দিতে পারেন